চাই নাক্তা বিসমিন নূর তোমাদের আলো থেকে আমাদেরকে একটু আলো দাও আরবিতে ইফতেবাস কাকে বলা হয় ইফতেবাস মানে কি গ্রামের মানুষের জন্য বোঝা সহজ আগের দিন বৃষ্টি হয়ে গেছে মাটির চুলায় মা বোনেরা রান্না করবে চুলা এটা স্যাঁচেতা খড়ি স্যাঁচেতা এখন চুলা ধরানো লাগবে ম্যাচ যদি একের পর এক ঠোকা দেয় ম্যাচের কাছে সব শেষ হয়ে যাবে ওই জন্য মা বোনেরা চুলা ধরানোর আগে আগে একটা লম্পু বাতি কুপি বাতি ধরায় আপনাদের এলাকায় কি বলে ভাই কুপি ল্যাম্প ম্যাচ ঠোকায় যে ধরাইছে এরপরে পাটকাঠি নিয়ে গোড়া একটু খেতা করছে ভিতরে কিছু কোয়াল দিছে খড় দিছে এরপর ওইখান থেকে আগুন নিয়ে ভিতরে দেয় একবার নেবে গেলে আবার নেয় একবার নেবে গেলে আবার নেয় যাতে করে তার ম্যাচের খরচ কম হয় উনার তো তাও ম্যাচ ছিল দলাইছে পাশের বাড়ির লোকের ম্যাচও নাই পাশের থেকে আসছে বুবু একটুখানি তুই কি কুকি ধরাইছিস না যে একটু আগুন দে এই বাড়ির মহিলা বলছে খবর তার আগুন নিবি না আমার কুকির থেকে আগুন নিলে আমার আগুন কমে যাবে কথা বলেন কমবে আরবিতে বলা সেই আগুন থেকে আগুন নিলে কমে না আগুন থেকে আগুন যায় ইমানদারদের এত আলো এত তাদের নাচ এত তাদের ডান থেকে সামনে থেকে আলো এসে না একটু অপেক্ষা করো না একটা বিস্মিন্ন লিখুন ও ভাই আজকে কোনো আলো নাই আমাদের কাছে আজকে অন্ধকার তোমাদের আলো থেকে একটুখানি আমরা আলো নিব আমার আল্লাহ বলছেন এই কথা বলার সাথে সাথে দুনিয়ায় যারা নম্র স্বভাবের ছিল দুনিয়ায় যারা ইমানদার হিসাবে কখনো অহংকার প্রকাশ করে নাই দাম্ভিকতা দেখায় নাই এই কথা বলার সাথে সাথে মোনাফেকদেরকে সাথে সাথে ইমানদাররা ঝাড়ি মেরে দিবে ইমানদারদেরকে বলতে শুরু করবে ইমানদাররা বলতে শুরু করবে ভাগো আমাদের কাছ থেকে জুয়ারা এখন যাও দুনিয়ায় চলে যাও ও থেকে দল এই আলোটাই এখানে কামাই করি নাই আমরা এই আলো দুনিয়া থেকে আনা লাগছে এই আলো এখান থেকে দেওয়া যায় না তোমাদের আলো নিতে চাইলে দুনিয়ায় যাও মোবাইলে পঁচাশি পার্সেন্ট ব্যাটারি আছে অন করলাম আলো আসেন কারো যদি ব্যাটারির চার্জ না থাকে এখান থেকে একটু ধরাই নিয়ে যান ধরবে না ইমানদাররা বলতেছে হ্যাঁ আলো আমাদের কাছে অজস্র আছে ডানে আছে সামনে আছে বৃদ্ধাঙ্গুলের মাথা দিয়েও বের হয় কিন্তু আলো এখানে কামাই করি নাই ইরজি ওরা কোন ফলটা মিশন আলো তো দুনিয়ার থেকে নিয়ে আসে তোমাদের যদি আলো লাগে দুনিয়ায় যাও দুনিয়া থেকে আলো নিয়ে আসো আমাদেরকে এইখানে তোমরা বিরক্ত করবে না দুইটা দৃশ্য তাহলে মনে রাখেন একটা বলছি ইমানদারদের আলো আরেকটা মুনাফেকরা আছে ওই আলো পাওয়ার জন্য ঝামেলা লাগাবে দুই দৃশ্য মনে আছে তো এবার আল্লাহ রাবুল বলছেন সেই মানুষগুলাকে বলে দেওয়া হলো যাও দুনিয়ায় যা আলো নিয়ে আসো ওরা তো জানে দুনিয়ায় যাওয়ার যাবে না যাবে না জানে না কি আমাদের ময়দান থেকে দুনিয়ায় আসা যাবে যাবে ওরা জানে আসা যাবে না এখন ওরা বিপদে আছে ওরা তখন শেঁচরা শেঁচরা বুঝেন ভাই কতগুলা ফকির আছে বিভিন্ন ধরনের মানুষ আছে যে স্বভাবে শেষরা আপনি বাজার করতে গেছেন তারপরে বলছে দশটা টাকা দে ভাই আপনি বলছেন খুচরা টুচরা এখন নাই ভাই কেবল আসলাম খুচরা হোক দিচ্ছি এই কথা শোনার দশ সেকেন্ড পর আমার মধ্যে দেওয়া হয় খুচরা নাই বললাম টাকা নাই চোখ পোস্ট থেকে দিব আবার পাঁচ মিনিট পর আছে বলছে দে ভাই বিরক্ত হয়ে ঈদের সময় টাকা পাওয়া জড়ো কানা কোনা খুঁজে একটা দশ টাকা দিয়ে দিতেন এরকম শ্যাস্ত্রা মার্কা কিছু ফকির আছে কিনা আল্লাহ বলছেন ইমানদারদের আলো মুনাফেকরা আলো পাওয়ার জন্য খোঁজে বলছে যাও দুনিয়ায় যে আলো নিয়ে আসো এইটা বলে যাওয়ার পরে ওই মুনাফেকরা তো জানে আজকে আমাদের আলো পাওয়ার কোনো কায়দা নাই মুনাফেকরা ডিস্টার্ব করে তাদেরকে ছাড়ে না তাদের থেকে দূরে সরে যায় না আমার আল্লাহ বলছেন সাথে সাথে তিন নম্বর একটা ব্যবস্থা হয়ে যাবে ফাদুরি বা বাইনা হুম বিসুরিল্লাহু বাব باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب আমার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরেস্তারা দুনিয়ায় যখন আমার এই বান্দারা ছিল দুনিয়ায় যারা মুসলিম আর দুনিয়ায় যারা ভালো উভয় দলকে আমি রব্বুল আমিন আমার রহমত আমার রহমান এই নামের কারণে আমি এদেরকে আলাদা করি নাই সবাইকে আমি আল্লাহ কমন নিয়ামতে রাখছিলাম ঠিক না না না বুঝে ঠিক বলছেন নাকি বুঝে আপনার এলাকায় এরকম মুসল্লি আছে না ভাই যে ফজরের নামাজ পর্যন্ত মিস করে না তকবির উলার সাথে পড়ার জন্য পেরেশানি তার শেষ নাই আছে কি নাই আবার এমন মুসল্লিও আছে জুম্মার দিনে মসজিদের সামনে মাঠের মধ্যে তারা চ্যাটিং করে ফেসবুকিং করে পাকিস্তান হারলো এক রানে না আধা রানে এইটা নিয়ে গবেষণা করে বিশ্বকাপকে বিশ্বকাপ এবার পানিতেই ভাসে যাবে না কিরকম চিন্তা বাপ রে বাপ সব ধরনের টেনশন না ওদিকে খুদ্া শেষ আলোচনা শেষ শূন্য শেষ ইমাম সাহেব দাঁড়ায় গেছে মুয়াদ্দিন সাহেব কত কামাতি সলা কত কামাতি সলা উনি তখন দৌড় দিছে আচ্ছা মতো এক জুতা বাহিরে ফালা আর একটা মসজিদের ভিতরে নিয়ে চলা কথা বলেন এলাকায় নাই না আবার আল্লাহ হারাবুল বলছেন ওই যেই লোকটা পাঞ্জেখানে নামাজ পড়ে আর যেই লোকটা জুম্মার দিন মাঝে মাঝে নামাজ পড়তে ফেল করে ওই দুইজনই একই সাথে পাশাপাশি আখ লাগাইছে যেটা নামাজি ওর আর সবর মিষ্টি আর যেটা নামাজ পড়ে না ওর আর তিতা মিষ্টি মিষ্টি যেই লোক লাগাইছে খ্যাত নামাজি ওর খেতে হয় বিঘাপতি দশ মন আর বেনামাজির এক মন তাই নাকি না না না এইটাই একমাত্র কারণ আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলমে আরো আতে আলাস তুমি আমি কি তোমাদের রব নয় কোরআন খোলার সাথে সাথে আল্লাহ বলেছেন সকল প্রশংসা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন কবরে যাওয়ার পর জিজ্ঞাসা করবেন মার রব্বুকা সব রবের কানেকশন যেহেতু আল্লাহর সাথে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আর রহমানির রাহিম আল্লাহ নিজের পরিচয় রহমান না দিলে দুনিয়ায় আল্লাহ বিরোধিতা করে আল্লাহর বিপক্ষে যে আল্লাহর কথা না শুনে একদম জগ পানিও কেউ খাইতে পারতো না এটা আল্লাহর দয়া এই জন্য আল্লাহ হারাপ্রেমিন বলছেন দুনিয়াতে আমি পার্থক্য করি নাই সবগুলোর এক জায়গায় রাখছিলাম কিন্তু আজকের দিনে একদল আলো পাইছে আরেকদল আলো নিয়ে ঝামেলা করে আলোওয়ালা জান্নাতি আর আলোহীন আছে আজকে একসাথে আর রাখা হবে না আজকে কি করা হবে ফাজুরি বাবাইনা উম বিসুরিল্লাহু বাব বলছেন এমন একটা পর্দা দেওয়া হবে পর্দার অনন্যতা দুইটা এপার থেকে ওপার দেখা যায় কথা শোনা যায় আর ওই পর্দার আবার বৈশিষ্ট্য পর্দায় আবার দরজা আছে কিন্তু দরজার হাতলটা দরজার শীতকালীটা ইমানদারদের দিকে ভিতরে আর বাহির দিকটা হচ্ছে ওই মোনাফেকের দিকে আল্লাহ বলছেন বাতিন রহমা ভিতর দিকটা আরাম আর বাহির দিকটা আল্লাহ বলছেন কষ্ট পর্দা কি আশ্চর্য পার্থক্য করে দিছে কথা শোনা যায় দেখা যায় দরজা রোজা ইমানদারের দিকে ভিতরে আরাম বাইরে কষ্ট আল্লাহ বলবেন আজকে এই স্যাঁচরাদের সাথে ওই বুসরাদেরকে রাখা হবে না তুই দলকে আলাদা করে দাও মাঝে মাঝে দেখতে পাবেন এটার একদম মাইনর মাইনর মাইনর উদাহরণ মিলে না তাও বোঝানোর জন্য বলতে হয় বরিশাল থেকে বাস ঢাকায় রা ফরিদপুর থেকে ঢাকায় চৈত্র মাসের দিন এসি পরিবহন বাহিরে আপনার গায়ে কাপড় রাখার কষ্ট গা জ্বলে যাচ্ছে মাথা পুড়ে যাচ্ছে আর ভিতরে এমন ঠান্ডা বাসের গ্লাস ভেদ করে বাহির দিয়ে গড়ায় গড়ায় এসি বাসে ঠান্ডা পানি পড়ে দেখছেন ভাই ওই বাস যদি কক্সবাজার যায় চৈত্র মাসের দিন সুপারভাইজারকে ডাক দিত সুপারভাইজার ভাই একটা ব্ল্যাঙ্কেট দেন কম্বল বা বাইরে মানুষ বাঁচে না ওর ভিতরে কম্বল খোঁজে অল্প একটু কাজ দিয়ে খালি ভিতরে ঘেরা দেখছেন কিনা কথা বলেন ভাই আমার আল্লাহ রাব্বুল বলছেন দৃশ্যগুলা মনে রাখে এক নম্বর দৃশ্য মনে আছে দুই নম্বরটা মনে আছে এবার তিন নম্বরটা আল্লাহ বলেন আলাদা এক দলকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা দিয়ে ভিতর দিকে আরাম দিলেন আরেক দলকে বাহিরে আল্লাহ আলাদা করলেন আল্লাহ বলছেন এবার চতুর্থ একটা দৃশ্য সেখানে ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইউনা আলাম বালা বুসরা দিলেন ফিহা বললেন এটাই চূড়ান্ত সফলতা বললেন তাও সরে না আলাদা না আলাদা করে দেওয়া হবে সাথে সাথে ওই মুনাফেক পুরুষ আর মুনাফেক নারী যারা সবগুলা ময়দানে এক জড়ো হয়ে গেছে সবাই হওয়ার পরে একসাথে হুঙ্কার দিয়ে বলতেছে ওই ইমানদারদের দিকে বাতিন হুর রহমা যাদের দিকে রহমত ভিতর দিকে জিজ্ঞাসা করি তোমাদেরকে একটু আলো চাইলাম দাও আমাদেরকে একটু আলো তোমাদের আলোর কোনো অভাব নাই বললে যাও দুনিয়ার থেকে আলো নিয়ে আসো কি গরম একটু বেশি ডিস্টার্ব করছি জন্য মধ্যে পর্দা ও ভাই ও ভাই তোমাদের কাছে জিজ্ঞাসা করি আলাম না কোন মা কোন আমরা আর তোমরা কি একসাথে ছিলাম না আমাদেরকে কি চিনতে পারতেছ না ইমানদাররা কি বলবে চিনি না হ্যাঁ, কে তুই তাই ইমানদাররা বলবে পালু বালা বলো কি তুমি তোমারে চিনবো না মানে তোমারে চিনি তোমার পাপ রে চিনি তোমার বংশ রে চিনি গোষ্ঠী রে চিনি আল্লাহ সিনায় দিবেন চিনবো না মানে তোমারে তোমার কাছে মাহফিলের জন্য গেছিল ছেলে পেলে যাই বলছিল এই তারিখে মাহফিল কি করা লাগবে কই কিছু টাকা দেন কষ্ট করে কিছু টাকা দিছে দিয়ে বুঝাইছে মাহফিলের সাথে কিন্তু ওদিকে ফোন করে যেখানে ফোন দেওয়া লাগবে দিয়ে বলছে শুনলাম এলাকায় নাকি ছেলে পেলে মাহফিল লাগাচ্ছে কি ব্যাপারে ঠেকা তো এটা কেমনে একদিকে বলে কর আরেকদিকে ফাঁকি দেয় এইরকম মুনাফেক পার্কা মুসলমান আছে কি আমার আল্লাহ বলছেন কলু বালা ইমানদাররা বলে চিনি মানে পরে চিনি তোর বাপরে চিনি তোর বংশ চিনি এই জায়গায় মাহাজুফ আল্লাহ এখানে বলেন নাই আল্লাহ বুঝাতে যাচ্ছেন তাহলে ভাই আমাদেরকে তো চিনই বলতেছে একসাথেই চলাফেরা করছো একই মহল্লায় থাকতে একই এলাকার লোক আমার এফসিনও স্বীকার করলে তাহলে একটু আলো দিলে সমস্যা কোথায় একটু আলো দিলেই তো কাহিনী শেষ আমরাও তোমাদের সাথে চলে যাই আল্লাহ রাবুল আমিন বলছেন এই কথাটার উত্তর দেওয়ার জন্যই মূলত আল্লাহ আয়াতে কারিমার সিকুয়েল নিয়ে আসলেন আল্লাহ বলছেন এবার ইমানদাররা তাদেরকে বলবে তোমাদেরকে যে বললাম ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা তোমাদেরকে যে বলছিলাম যাও যাও দুনিয়া থেকে আলো নিয়ে আসে এমনি এমনি নয় দুনিয়ায় তোমাদের জন্য চারটা সমস্যা ছিল এই চারটা অপরাধের কারণে আজকের দিনে আলো পাও নাই আমরাও তোমাদেরকে আলো দিতে পারবো না ইমানদাররা বলতে শুরু করবে সাথে সাথে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني ইমানদারা বলবে ভাই একসাথেই চলছিলাম আলোর অভাব নাই কিন্তু আজকে তোমাদেরকে যে আলো দিতে পারছি না তার এক নম্বর কারণ হচ্ছে তোমাদের এক নম্বর অপরাধ ছিল তোমরা নিজেদেরকেই নিজেরা এমন কতকগুলা পরীক্ষার মধ্যে ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই তোমরাই নিজে নিজে নিমজ্জিত হয়েছিলে না বুঝে বলছেন ঠিক কি পরীক্ষার মধ্যে আপনি নিজেকে ফেলছিলেন একটু হিসাব মিলান আল্লাহ বলছে আল্লাহ এবং বান্দা এর মধ্যে কোনো ভাই মাধ্যম আছে আপনি বিপদে পড়ছেন অনেকদিন ধরে রোগ ভালো হয় না একজন বলছে বেকুব কোথাকার এত বড় এখানে বাবা শুয়ে আছে রশির কোনো অভাব আছে নাকি বাবার হ্যাঁ। যাই ওইটাকে একটা মান মধ্যে দিলে দেখ বাবাই তোকে ছাড়ে তুলবে ওই বলছে বাবা কি কিছু করতে পারে না কি বলছে হ্যাঁ তাই তো আমিও তো বলি বাবা কিছু করতে পারে না কিন্তু বাবা আল্লাহর এবাদত করতে করতে এমন কেবলা কাবা হয়েছে বাবার কাছে বললে বাবা দেয় না বাবাই আল্লাহ বলে দেয় আল্লাহ দেয় খালি বাবার মাধ্যমে আপনি বুঝেন নাই আপনার আর আবু জেহেলের মধ্যে কোন পার্থক্য নাই আবু জেহেলের কাছে আসার পরে জিজ্ঞাসা করা হয়েছে মানে খলাকাস সামাওয়াতি ওয়াল আসমান বানাইছে কে জমিন বানাইছে কে আবু জেহেল চিৎকার দিয়ে লাফ মেরে উঠে বলছে আল্লাহ বানাইছে আসমান আল্লাহ বানাইছে জমিন তাই নাকি চোখ দিছে কে নাক দিছে কে খাওয়াই কে সব আল্লাহ লাহুজ্জামানা খবলের কাছে কেন যাব এই জন্য জিজ্ঞাসা করছো আরে লাহুজ্জামানা খবল কিছুই দিতে পারে না খাওয়াই না পড়াই না জীবন দেয় না যাও কেন বলে গেছি তো এই জন্য লিয়া তাকর রবুনা ইলাল্লাহি জুলফা ওরা কিছু দিতে পারে না কিন্তু ওরা এবাদত করতে করতে আল্লাহর এমন প্রিয় হয়ে গেছে ওদের কাছে বললে ওরা আল্লাহকে বলে আল্লাহ দেয় ওদের মাধ্যম দিয়ে দেয় আল্লাহ বলছেন অহুম মুশরিকুন হাজারবার আল্লাহ বলার পরে এই ইমান রাখার কারণে আবু জেহেল মুশ মুশরিক আপনি হাজার ইমানদার হাজার ঘোষণা দেন কিন্তু আপনি এরকম এরকম বাবা কাবা হাবাতে আল্লাহর মাঝে যদি ভায়া মানেন আপনার ইমান আর আবু জেহেলের ইমানে কোনো পার্থক্য এটাই ফাইনাল কথা এই পরীক্ষা আল্লাহ আপনাকে দেয় নাই আপনি নিজে নিজে করছেন এর মধ্যে ঠিক কিনা আমি তো বিড়ি খাই না প্রথম যখন তখন বলছে যায় ধরাবি আমার সহ্য হয় না একদিন দুই দিন তিন দিন দশ দিন বিড়ি কিনার সাথে সাথে যেই বন্ধুর প্রথম দিনের সহ্য হতো না ওই বন্ধুর বিড়ি ধরানোর সাথে সাথে ও বলছে ফার্স্ট কল যারা বিড়ি খায় তারা বুঝে ফার্স্ট কল মানে কি মানে কোট ফোটের থেকে বানানোর পরে আমার দেওয়া লাগবে বিড়ি করের সাথে দশ দিন থেকে বিড়ি করে হয়েছে এই পরি কাল লাগাই নাই আপনি নিজে নিজে পড়ছিলেন ঠিক কিনা এই খারাপ বন্ধুদের সাথে ঘুরবি না ইন্টারমিডিয়েটটা খালি পাশ করি এই জায়গায় থাকবো না ঢাকা নটর বেলে চলে যাব ঢাকাতে চলে যাবে এই কয়দিন এদেরকে ঘাঁটানো ঠিক হবে না এই জন্য ঘাঁটাচ্ছে না খারাপ বন্ধুর সাথে মিশে আগে ছিল বিড়ি কর এখন ইয়াবা কর তারপরে ফেন্সি কর তারপরে গাঁজা কর এইরকম করে নিজেকে নিজে খারাপ দিকে নিয়ে যায় আল্লাহ বলছেন আল্লাহ এই পরীক্ষা দেন নাই আল্লাহ তোর বিবেক দিয়েছিল বিবেক কাজে না লাগায় তুই নিজেকেই নিজে এরকম পরীক্ষার মধ্যে ফেলেছিলি এই জন্য আজকে তোর আলো হারানোর কারণ আচার আচরণ আমাদের সমাজে আছে নাকি ভাই আছে ফরিদপুরে হ্যাঁ? আছে ভালো করে মনে রাখেন আল্লাহ তাহলে এক নম্বর বলছেন ইমানদারদের মুখ দিয়ে আমি আল্লাহ তোমার এই পরীক্ষা দেয় নাই তুমি নিজে পড়ছো বাপ মারা গেছে ছবি তোমার সব আপনার এখন রয়ে গেছে ভাই আছে বোন আছে ভাই খানায় বানায় শুরু করছে নামাজি লম্বা দাড়িওয়ালা কিন্তু বোনরা আসে বলতেও পারে না সইতেও পারে না জমি দেওয়া দেওয়া ঠান্ডা ঠান্ডা ঠান্ডা দিতে চায় না অনেক দিন পর দিবেই না দিবেই না এরকম ভাব শেষ পর্যন্ত বুঝায় টুজায়া নালের জমি আলের জমি সব হিসাব কিতাব করে বাপ বিয়ার খরচ করছিল এ করছিল ও করছিল নিলে নে না নিলে নালে বাপের জমির ভাগ নিলে সংসার খারাপ হয় এ হয় ও হয় বুঝায়া নামাজ কালাম পরে হজ করে আসছে কিন্তু বোনের জমি ঠিক মতো আদায় করে দেয় না এইরকম ধানায় পানায় করা মুসলমান আছে কিনা ঘরে ঘরে আছে ঘরে ঘরে পাপ আছে অনেক হাজি সাহেব আছে মক্কা শরীফ রওনা হচ্ছে এলাকার লোকে ডাক দিছে ওরে খাওয়া গরু মারে খাওয়ায়া ছেলে মেয়ে সবগুলো আনছে যাওয়ার সময় মেয়েদেরকে বুঝাচ্ছে মা আসার সময় তোর জন্য একটা মালা নাতির জন্য একটা মালা বিয়ে সাথে খরচ হচ্ছে তোর ভাইয়ের অবস্থা তো দেখতেছিস বা আমি আসি কিনা আসি ফিরতে পারি কিনা আমার আমারে মাফ করে দিই সেন্টিমেন্ট তৈরি করে দশ বিঘা জমি দুই ভাই দুই বোন এই দুই বোনের দিছে এক বিঘা বাকি নয় বিঘা ছেলেদেরকে ভাগ করে দিয়ে মক্কা শরীফে হাজির খানায় খাবার সামনে দোয়া করতে যা আল্লাহ খানাই খাবার দেখলে সব ভাগ করে দে কথা বলো এখন ফেরেস্তা নামানোর নিয়ম নাই যদি ফেরেস্তা নামানোর নিয়ম থাকতো ঠাটায় থাপ করে দিয়ে বলতো খন্ড হাজি তুই যদি কানতে কানতে খানায় কাবার চক্করে পানিও এনে ফেলিস বন্যাও নামাজ বান্দার হক নষ্ট করার গুণাল্লা মাফ করে ভাই আছেন আপনি কে আপনার এই পরীক্ষায় যাতে বলছিল আল্লাহ তো আপনার বিবেক দিয়ে বলছিল হক আদায় করো আপনার বিবেক নষ্ট করছেন আল্লাহ বলছেন এই পরীক্ষায় তুমি তোমার নিজেকে বলছিলে এই জন্য আজকে আলো পাবে না ঠিক কিনা মানুষ ফরিদপুরের দিকে আসে নাকি ভাই হিন্দু ঠান্ডা হয়ে যান ঠান্ডা হয়ে যান পরীক্ষা তার উপরে যায় যার কাছে থাকে ইমাম সাহেব বলছে আমি ঘুষ খাই না দেয় কে তোরে ইমাম সাহেব ফুটান নিচে আমি ঘুষ খাই না তোমার দেয় কে ডিসি সাহেব যদি বলে ঘুষ খাই না ওটা বাপের বেটা কি কর আপনার দশ বিঘা জমি দেওয়ার জন্য আপনার আছে তখন না হিসাব হবে যার জমি নাই সে বলছে হ্যাঁ হ্যাঁ উমুক খারাপ তমুক খারাপ তোমার তো নাই তার আছে তার উপরে পরীক্ষা ঠিক না এই জন্য যাদের বোঝা তারা ঠিক মতো বুঝে নেন ওই দিন যাওয়ার পরে ইমানদাররা কিন্তু এক নম্বর বলবে তোমাদের আজকে আলো না পাওয়ার কারণ আলো না পেলে জাহান নামের দিকে যাবে ওই আলো না পাওয়ার এক নম্বর কারণ সেই পরীক্ষা আল্লাহ দেন নাই ওই পরীক্ষা তুমি নিজেই নিজের উপরে করেছিলে না এবার আল্লাহ বলছেন ইমানদাররা বলবে দুই নম্বর অপরাধ তোমাদের কি ইমানদাররা বলবে তার আব্বাস তুম তোমাদের দ্বিতীয় অপরাধ আজকের দিনে আলো না পাওয়ার অপরাধটা হচ্ছে তোমরা দীর্ঘ সূত্রিতা করতে দীর্ঘ সূত্রিতা মানে কি ভাই ভাই চলেন আজকের থেকে নামাজ কি বাড়লে বুধবার বৃহস্পতি শুক্রবার দিন যায় নামাজ আর যদি সারি পর বৃহস্পতিবার গেল কোন জায়গায় বুধবার গেল কোন জায়গায় বদমাই শুক্রবার থেকে নামাজ করবে এইরকম শুক্র শুক্র ঠেলতে ঠেলতে পঁচিশ বছর পার নামাজ রোজার সাথে হজ মিলাইলে হলো নাকি নামাজও ফরজ রোজাও ফরজ হজও ফরজ আপনি নানা রোজুয়াত দিয়ে ধান্দাবাজি করে আপনি হজে যান না নগদ টাকা নাই কিন্তু উনার জমি এত পরিমাণ আছে এক শতাংশ বেচলে দুইবার হজ করা হবে তাও যায় না এরকম মানুষ আছে কি বাইক চালায় আর ওয়ান ফাইভ কামায় পঞ্চাশ পয়সা নাই বাসে উঠলে হাত ভাড়া দেয় ওদিকে বাইক চালায় সাড়ে পাঁচ লাখ টাকার এরকম বদমাইশ কতগুলো যুবকও আছে হ্যাঁ। বাসে উঠলে হাত ভাড়া মারাও আর